রব্বিকা এই নিয়ামতের কারণে তুমি তোমার প্রভুর জন্য নামাজ আদায় করো আমার রাস্তায় কোরবানি দাও আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না হাউজে কাউসারের পানি যদি পান করতে চান আমার আল্লাহ বলেন ফসল্লিলি রব্বিকা হার তোমাকে তোমার প্রভুর জন্য নামাজ পড়তে হবে দুই নম্বর কোরবানি করতে হবে তুমি যদি নামাজ আদায় করো কোরবানি করো হাউজে কাউসার নসিব হবে তিন নম্বর বেদাত থেকে মুক্ত থাকতে হবে আওয়াজ দিয়ে বলুন আমার নবী সন্তানকে হারালেন মা হাদিজা প্রথম সন্তানকে হারালেন তাদের দিনের মধ্যে সে বেতান যেতে না যেতে আল্লাহ রব্বুল আলমিন মা হাদিজার গর্বে আর একটা পুত্র সন্তান দান করলেন আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ এবার মা হাদিজার গর্বে যেই সন্তান জন্ম নিল আমার রাসুল সন্তানের জন্মে খুশি হয়ে দৌড়ে গেলেন মা খাদিজার গড়েন আমার নবী নবজাতক আবদুল্লাহকে কোলে নিয়ে দুই গালে দুটো চুমো আমার নবী ওই সন্তানের নাম রাখলেন আবদুল্লাহ নবীজির বাবার নাম ছিল আবদুল্লাহ আমার নবী বাবার নামে আমার নবী বাবাকে দেখে নাই ঠিক কিনা আমার নবী বাবাকে দেখে নাই আমার নবী আমার নবী যখন মায়ের গর্ব ছিলেন তখন আবদুল্লাহ আমার নবীকে তিন করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন এই জন্য আমার নবী প্রথম পুত্র হারানোর পরে দ্বিতীয় পুত্র পাওয়ার করে নাম রেখে দিলেন বাবার নামে আবদুল্লাহ আবদুল্লাহ যার উপাধি হল তৈব যার উপাধি হলো তহের আমার নবী তাকে আদর করে তৈব ডাকতেন তহের ডাকতেন কিন্তু বাগ্যের নির্মম পরিহাস কিছুদিন যেতে না যেতে আমার নবীর কলিজার দল আবদুল্লাহ আবার এন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন সাইদা খাদিজা মা জান খানতেছে খাদিজা তাবকি আলা ইবনিহা আবদুল্লাহ আবার দ্বিতীয় দ্বিতীয় পুত্র সন্তান হারিয়ে মা খাদিজা কান্না করতেছে আমার নবী মা খাদিজার ঘরে ঢুকে দেখে মা খানছে মা খাদিজা বলেন সন্তানের বুকের দুধ বুকে রইল আমার সন্তান আমারকে ছেড়ে চলে গেল এই কথা শুনে আমার নবী সান্ত্বনা দিয়ে বললেন খাদিজা প্রিয়তমা স্ত্রী খেদ নাম ইন্না হুনাকা মুরদিয়াতুন ফিল জান্নাতি সাতুরদিও আল্লাহ রব্বুল আলমিন তোমার সন্তান দুগ্ধ সন্তান দুধের সন্তান কুলের সন্তান আব্দুল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে একজন দুধ দানকারিনী মা আমার আল্লাহ ব্যস্তের মধ্যে রেখেছে সেই সন্তানকে দুধ পান করাচ্ছেন যদি তুমি শুনতে চাও আমি তোমার সন্তান আবদুল্লার আওয়াজ আমি তোমাকে শুনিয়ে দিতে পারবো মা হাতিজা বলেন আবার সন্তানকে হারিয়ে সন্তানের আওয়াজ শুনে এই কলিজাকে আমি আর কষ্ট দিতে চাই না বাল সদাকল্লাহ রাসুল আমার রাসুল এবং আমার আল্লাহ যাই বলেছেন সেটাই সত্য আমার সন্তান জান্নাতের ভিতরে খেলছে আওয়াজ দিয়ে বলুন না সুবাহ আল্লাহ বাইরে আমার আমার বন্ধুরা আমার আমার নবীর কোনো ছেলে বাকি নাই এরপরে মা মারিয়ার গর্বে আরেকটা সন্তান জন্ম নিল ওই সন্তানের নাম হলো ইব্রাহিম মা হাজারার গর্বে সন্তান হলো বাবা ইব্রাহিম সন্তানের নাম রাখলো ইসমাইল এবার মারিয়ার গর্বে যখন সন্তান হলো আমার নবী নাম রাখলেন এবার ইব্রাহিম আগের সন্তানের নাম রাখলেন বাবার নামে আবদুল্লাহ আমার আল্লাহ নিয়ে নিলেন এবার সন্তানের নাম রাখলেন কি ইব্রাহিম ইব্রাহিম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার নবী ইসমিল্লা বললেন প্রশংসা করলেন ওই সন্তানের নাম রাখলেন সন্তানের মাতা মুন্ডন করেন সুল গোলাপ আপনার ওজন করে সুল পরিমাণ গোপা আল্লাহ রাস্তায় দান করলেন এই সন্তান কিছুদিন যেতে না যেতে অসুস্থ হয়ে পড়লেন আমার রাসুল সন্তানের অসুস্থতার কবার শুনে সন্তানকে দেখতে গেলেন দেখলেন সন্তান খুবই অসুস্থ আমার নবী সন্তানকে খুলে নিলেন খুলে নেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দুইটা সন্তান কেড়ে নিয়েছ তৃতীয় নম্বর সন্তান দিয়েছ আল্লাহ সন্তানকে তুমি হায়াত দাও আমার রসুল দোয়া করতে না করতে ততক্ষণে ওই সন্তানের রূপ আমার নবীর কুল থেকে চলে যায় এই সন্তান ইন্তকাল করার পরে আমার নবী খুবই ব্যথিত হলেন সন্তান আমার নবীর কোলের মধ্যে আছে আমার নবীর দুই চক্ষু দিয়ে পানি পড়ছে জল জল করে পানি পড়ছে আমার রসুল ছোট বাচ্চার মতো কান্না করতেছে আল্লাহ আলা সাইয়াদিনা

বললেন ইয়া রসুল আল্লাহ আন্তা রসুল্লাহ আপনি তো আল্লাহ রসুল বিপদের সময় কেন কান্না করতেছেন আমার আল্লাহ তো সন্তুষ্ট হয়ে যাবেন আমার আল্লাহ জবাব দেন আব্দুর রহমান শোন আমার কান্না হলো ইন্নাহু রহমাতুন আমার কান্না হলো সন্তুষ্টির কান্না আমি সন্তুষ্ট হয়ে কান্না করতেছি আল্লাহ রব্বুল আলমিন আমার কুলের সন্তানকে আমার আল্লাহ কবুল করেছেন এই জন্য আমি রহমতের কান্না কাঁদি আমার রসুল বলেন ইন্নাল আইনা তাতমা সন্তান মারা গেলে আমার উম্মতেরা কান্না করবে চোখ দিয়ে পানি বের হবে ওয়াল কলব আজান হৃদয়টা বড়ই বেতাতুর হবে কিন্তু ওয়ালা নাকুল ইল্লা মায়ার রব্বন না আল্লাহর অসন্তুষ্ট হয় আমার আল্লাহ মালিক অসন্তুষ্ট হয় এমন শব্দ আমরা মুখ থেকে কখনো বের করব না আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ এভাবে আমার নবীর তিনটা পুত্র সন্তান কুল থেকে আমার আল্লাহ নিয়ে নিলেন এভাবে আমার নবীজির চারটা মেয়ে ছিল কয়টা মেয়ে এক নম্বর জাইনা রুকাইয়া উম্মে কুলসুম্মা ফাতেমা আমার নবীন মেয়ে জাইনাবকে খালতো ভাইয়ের কাছে বিয়া দিলেন খালতো ভাইয়ের কাছে বিয়া দেওয়ার কিছুদিন পরে এন্তেকার করলেন এবার হজরত ওসমানকে আরবের সুন্দরী ধনী উসমান গনি ইসলামের তৃতীয় খলিফা উসমান বিন আফানকে আমার নবীর মেয়ে রোকেয়াকে বিয়া দিলেন দ্বিতীয় হিজড়িতে আমার নবীর মেয়ে ইন্তেকাল করলেন আবার নবীর তৃতীয় মেয়ে উম্মে কলসুমকে বিবাহ দিলেন আবার নবম হিজড়িতে আমার নবীর মেয়েও ইন্তেকাল করলেন আমার নবীর চতুর্থ মেয়ে মা ফাতে মালিকা বিবাহ দিয়েছিলেন আমার নবীর মৃত্যুর ছয় মাসের মাথায় চব্বিশ বছরে আম্মাজান ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ আকবার আমার আল্লাহর কি পরীক্ষা আমার নবীর উপর কি পরীক্ষা নিয়েছেন ভাই আমার আম্মা জান মা ফাতে মারাদি আল্লাহ তালান গর্বে হাসান হোসাইনের বংশ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আউলাদের সুর কেয়ামত পর্যন্ত বাকি রাখবেন আওয়াজ দিয়ে বলুন সোবাহ আমার নবী ব্যতীত হলেন কোন সন্তান পৃথিবীতে নাই একজন কাফির তার নাম হলো আসিবিন ওয়াইল সেই কথায় কথায় নবীকে কষ্ট দিত নবীকে দেখলে বলতো তোমার চেহারাটা দেখব না কারণ তুমি হলো নির্বংশ তুমি হলো কুসাদ ঠিক কিনা কি বলে তুমি নির্বংশ তোমার কোনো বংশ নাই ছেলে সন্তান নাই আমার নবীর কাটা গায়ের মধ্যে লবণ শিক্ষাত সাহাবা একরামদেরকে প্ররোচনা দিত কার পেছনে ঘুরো কাকে এত্তাবা করো তার কোনো সন্তান বাকি নাই সেই তো নির্বংশ কাকে এত্তাবা করতেছ কার উপর ইমান এনেছ কাফেররা সাহাবা একরামকে আমার নবীকে কষ্ট দিত আমার নবী কষ্টের উপর আরো কষ্ট পেতেন সাহাবিরা কষ্ট পেতেন আমার নবী একদিন মলিন চেহারা ঘুমান্ত ঘুমান্ত বাপ মাথাটা নিচের দিকে দিয়া বসে রয়েছে হঠাৎ করে হজরত আনাস বলেন আমার নবী মাথাটা উঠাইয়া হাসতেছে অবশ্যই বলুন সোহান আনাস জিজ্ঞেস করলেন ইয়া রসৌল্লাহ আপনি হাসলেন দীর্ঘক্ষণ দেখে আপনি পেরেশান আপনার চেহারা মলিন মলিন চেহারার ভিতরে মনে হচ্ছে যেন মেঘের মাঝে সূর্য উদয় হয়েছে আপনি হাসতেছেন আমার রসুল বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে কোরআন মজিদের একশত আট নম্বর সবচেয়ে সুন্দর সুরা নাজিল করে আমার জীবনের সকল দুঃখ মুছে দিয়েছে ইন্না আতইনা কাল কাউসার আমার আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দান করেছি আপনি মনে কষ্ট পাবেন না কেমন পর্যন্ত আপনার বংশ আমি মা ফাতেমার সন্তানদের থেকে আমি কেমন পর্যন্ত আপনার আউলাদ বেছে রাখবো আমার রাসল বলেন সাজ্য মানে ইমাম মাহাদি আসবে ইমাম মাহাদি আমার বংশধর থেকে হবে অবশ্যই বলুন সুবহান আল্লাহ কেমন পর্যন্ত নবীর বংশ আছে কি নাই থাকবে আউলাদ রসুল তারা কেমন পর্যন্ত থাকবে আউলাদ রসুলের পাশাপাশি যে সমস্ত লক্ষ লক্ষ উম্মত কোটি উম্মত সবাই আপনার রুহানি সন্তান সবাই আপনার আধ্যাত্মিক সন্তান আপনার উম্মত আপনার সন্তান এই সন্তানরা আপনার নামে দৌড় করবে কোরবানি আসলে একটা গরুর মধ্যে ছয়টা অংশ ছেলে মেয়ের নাম দিয়া আর একটা অংশ আপনার নামে কোরবানি করবে আওয়াজ দিয়ে বলুন আমার আল্লাহ বলেন ইন্নাতেই না কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি আপনার সন্তান নাই কিন্তু আপনার রুহানি সন্তান আপনার আওলা যারা বাকি থাকবে সকলকে সাথে নিয়ে কেয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারা দান করব আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ হাউজে কাউসার দান করেছি এই নিয়ামতের কারণে তুমি তোমার প্রভুর জন্য নামাজ আদায় করো আমার রাস্তায় কোরবানি দাও আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ আমরা হাউজে কাউসারে পানি পান করতে চাই কি চাই না যদি পান করতে চান আমার আল্লাহ বলেন ফসল্লিলি রব্বিকা ওয়ানহার তোমাকে তোমার প্রভুর জন্য নামাজ পড়তে হবে দুই নম্বর কোরবানি করতে হবে তুমি যদি নামাজ আদায় করো কোরবানি করো হাউজাই কাউসার নসিব হবে তিন নম্বর বেদাত থেকে মুক্ত থাকতে হবে আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন ইন্না শানি আব কাহুয়াল আবতার আপনার শত্রুরা হলো নির্বংশ যারা নির্বংশ বলেছে আপনাকে তারাই নির্বংশ আমার নবীকে যারা নির্বংশ বলে গালি দিয়েছে আজকে তাদের নাম কেউ জানে না তাদেরকে কেউ স্মরণ করে না কিন্তু আমার নবীকে সবাই সবসময় স্মরণ করে নবীর নামে দৌড় পড়া হয় নবীর নামে কোরবানি দেওয়া হয় নবীর নামে সব কিছু করা হয় নবীর জন্য সবসময় দোয়া করা হয় নবীর রাউজাইয়ে পাকে সবসময় মানুষের বৃত্তাকে নবীকে সালাম দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে সবাই মদিনা শরীফ যাই ঠিক কিনা বলে আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সঠিক উত্তরসরি নবীর হাউজে কাউসার পানি করনেওয়ালা উম্মত কোরবানি করনেওয়ালা নামাজ পড়নেওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করুন সব বলে আমিন